আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাথে যখন ফুটবল ম্যাচটি খেলা শুরু হয় তখনই দর্শকের আকর্ষণ থাকে এই দুই দলের মধ্যে কে হেরে যায় কে জিতে দর্শক ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে আপনারা অবগত রয়েছেন বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে যার সাথে তুলনা করা হয়েছে রাশিয়া ওয়ার্ল্ড কাপের সাথে বাংলাদেশের রাশিয়া ওয়ার্ল্ড কাপের নতুন চিত্র দেখার আগেই রাশিয়া ওয়ার্ল্ড কাপ সম্পন্ন হয়ে গেছে এবং তারই ধারাবাহিকতায় দুইটা দলের মধ্যে একটা দল অলরাউন্ডার হিসাবে কাপ নিয়ে বাসায় চলে গেছে দর্শক বাংলাদেশের রাশিয়া ওয়ার্ল্ড কাপের অন্যতম দুটি দল একটি হচ্ছে পুলিশ লীগ তারই মাঝামাঝি আরেকটি রয়েছে ছাত্রলীগ ছাত্রলীগ এবং পুলিশ লীগের সংঘর্ষের মধ্যে দুই লীগ মারামারি করে শেষ পর্যন্ত ছাত্রলীগ পুলিশ লীগের কাছে হেরে গিয়ে বাসায় চলে গেছে দর্শককে এরই মাঝামাঝি যখন রাশিয়া ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে পাই ব্রাজিল যখন কোন একটা ম্যাচে জিততে না পারে ঠিক তেমনি অন্যান্য দলের সাথে যেরকম আচরণ মাঝে মধ্যে করে ফেলে ঠিক তেমনি বাংলাদেশের মধ্যে ছাত্রলীগ বনাম পুলিশ লীগের যেই খেলাটি হয়েছে তেমন একটা ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটে ফেলেছে যেটা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের সাথে মাঝে মধ্যে হয়ে যায় দর্শক আপনারা অবগত রয়েছেন বরগুনার সে অতিরিক্ত এসপি বরিশালে বদলি হয়ে গেছে এটার মূল কারণ কি মূল রহস্যটা কি আমি এখনই আপনাদের সাথে আলোচনা করব দর্শক এই বরগুনার এসপি অপরাধটা কি ছিল আমরা আপনাদের কাছে জানতে চাই আপনারা এই বিষয়ে অবগত রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বরগুনার এই এসপি সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান ধারণা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক আপনারা অবগত রয়েছেন বরগুনা জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিপিটার ঘটনায় অতিরিক্ত পুলিশ চোপার মরহুম আলীকে দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল ব্রাঞ্চ ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়েছে এটার মূল কারণটি হচ্ছে মরহুম আলীর নিরাপত্তা এবং বরগুনার বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে তাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে দর্শক আমার স্ক্রিনে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে এই যে দুটি দলের খেলা হয়েছে এই খেলার মধ্যে পুটকের ছাল তুলে ফেলেছে পুলিশে ছাত্রলীগের উপর আক্রমণ করে ঠিক এরকম পরিস্থিতি দেখে বাংলাদেশের জনগণ এটাকে হাস্যকর হিসেবে মনে করেছে কারণ ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া লেগে যায় তাহলে সেখানে থার্ড পার্সন হাসবে এটাই স্বাভাবিক দর্শক আপনারা আরও অবগত রয়েছেন মঙ্গলবার ষোলোই অগাস্ট বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন Barishal range DIG S M Aktaruzzaman দর্শক আক্তারুজ্জামান তিনি বলেন সার্বিক দিক বিবেচনা করে এবং তদন্তের সাথে মরম আলীকে বরিশালে তার ডিআইজি কার্যালয়ে নিযুক্ত হয়েছে সার্বিক পরিস্থিতি বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে মরহুম আলীর নিরাপত্তা এবং বর্তমান বরগুনার পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য তাকে এখানে বরিশালে বদলি করা হয়েছে দর্শক মরহুম আলী এই ব্যক্তিকে আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখে আসুন এই হচ্ছে মরহুম আলী এই মরহুম আলীকে বরিশালে ট্রান্সফার করার মূল কারণ হচ্ছে তার নিরাপত্তা এবং হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে সেখানে ট্রান্সফার করা হয়েছে দর্শক আমার স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে মরহুম আলীর ছবি এই হচ্ছে মরহুম আলী উনি একজন এসপি উনি একজন এসপি হয়ে ছাত্রলীগের উপর এমনভাবে গণপিটিনি দিয়েছেন দর্শক কিছু কিছু ছাত্রলীগের কর্মীরা মন্তব্য করেছেন যে এই এসপি অনেক দিনের সাধনা সম্পন্ন হয়েছে অনেক দিনের সাধনা স্বপ্ন পূরণ করেছে ছাত্রলীগের উপর এই সুযোগে গায়ে হাত দিয়ে দর্শক আমরা আরো আপনাদেরকে জানাতে সক্ষম হব এই মুহূর্তে আরো কিছু কথা এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন বরগুনার ঘটনায় দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয় এই ঘটনায় পুলিশের পেশাদায়িত্ব কতটা ছিল ঘটনাস্থলে কি কি হয়েছে সব কিছুই তদন্ত করা হবে ছাত্রলীগের দুটি ধারার এক পক্ষ পুলিশের প্রশংসা করেছে আরেক পক্ষ সমালোচনা করেছে তবে সুপারিশ তার নিরপেক্ষ অবস্থান থেকেই সবকিছু তদন্ত করবে দর্শক আমরা এরই মাঝে দেখতে পেয়েছি বরগুনার এমপি সাহেব ছাত্রলীগের দুই পক্ষকে চাপট করে সম্পূর্ণ অবস্থাটা পুলিশের উপর চাপিয়ে দিয়েছে দর্শক পুলিশের উপর চাপিয়ে দেওয়া তার মানে পুলিশের এই এসপির উপর কঠিন প্রেশার পড়েছে সুষ্ঠু তদন্ত যদি হয়ে থাকে আমরা মনে করছি এই এসপি যতটুকু করেছে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দিক থেকে পরিস্থিতির উপর ডিপেন্ড করে যখন তদন্ত রিপোর্ট বেরিয়ে আসবে তখন আমরা বুঝতে পারব তারই আগে আমরা কোনো কিছু মন্তব্য করতে পারছি না দর্শক ডিআইজি সাহেব আরও বলেন ঘটনার সময় পুলিশের অনেকে ইউনিফর্ম ছাড়া সেখানে ছিল আসলে যেহেতু সরকারি ছুটির দিন তাই সেখানে ইউনিফর্ম ছাড়া যেতে পারে তারপর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এছাড়া সার্বিক দিক বিবেচনা করে ও তদন্তের স্বার্থে মরহম আলীকে বরিশালের ব্রেঞ্চ কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে মরহম আলীকে বরিশালের ব্রেঞ্চ কার্যালয়ে আনার কারণ বরগুনা থাকলে অনেকের সঙ্গে কথা বলবে এছাড়া তদন্তের সময় যে কোনো বাধা যাতে না হয় সেই সিদ্ধান্তর জন্য কারণ বরগুনায় থাকলে সেখানে রাশিয়া ওয়ার্ল্ড কাপ থেকে পরিবর্তন হয়ে হয়তো সেখানে আরেকটি টি টোয়েন্টি ম্যাচ রান হয়ে যেতে পারে টি টোয়েন্টি ম্যাচ স্টার্ট হয়ে যেতে পারে এর জন্য এই টি টোয়েন্টি ম্যাচ থেকে রক্ষা করার জন্য মরহুম আলীকে এখানে নিয়ে আসা হয়েছে দর্শক যাতে সুষ্ঠু তদন্তটা হয় বাংলাদেশের মানুষ এটার দিকে তাকিয়ে আছে আমি জানি হয়তো আপনারা এদিকে তাকিয়ে আছেন যাতে সুস্থ তদন্তটা হয় সুস্থ তদন্তর আশায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে ঠিক তেমনি আমি আমিও চাই যে সুন্দর একটি তদন্ত হোক দর্শক ডিআইজি আরো বলেন বরগুনার ঘটনায় দেশ জুড়ে আলোচনা সৃষ্টি করেছে ছাত্রলীগের দুটি ধারার এক পক্ষ পুলিশের প্রশংসা করে আরেক পক্ষ সমালোচনা করে তবে পুলিশ তার নিরপেক্ষ অবস্থান থেকে সবকিছু তদন্ত করবে এছাড়া গোয়েন্দা তথ্যের অবহেলা অপারেশনের যদি কোনো ত্রুটি থাকে পুলিশের পেশাদারিত্বের বিষয়ে যদি কোনো অবহেলা থেকে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশালের ডিআইজি দর্শক আমাদের আজকের আলোচনার শেষ মুহূর্তে আমরা চলে যাচ্ছি আপনারা অবশ্যই অবগত রয়েছেন আমাদের এই বর্তমানে বরগুনার এই পরিস্থিতি সম্পর্কে দর্শক এই সম্পর্কে যদি আমি আরও কিছু বলতে হয় তাহলে সেক্ষেত্রে বলতে হচ্ছে যে ছাত্রলীগের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বর্তমান এই পুলিশের এসপির খুবই বিপদ তিনি কাছে এনেছেন তবে এটা তার একটা কর্তব্য ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এটা তার কর্তব্য ছিল কিন্তু তাকে যদি ক্ষমতাসীন দলের প্রেসারে পড়ে যেতে হয় তাহলে এটা তার জন্য একটা দুর্ভাগ্যর বিষয় দর্শক আপনারা কতটুকু মন্তব্য করেছেন বা কি বুঝেছেন সেটা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা এতক্ষণ দেখছেন চ্যানেল ফেস দ্য ডেমোক্রেসি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ইলিয়াস হুসাইন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে